খেলা শুরু হয়ে গেছে চীনের ভয়ে ভারত অরুণাচল প্রদেশে আপনার এই যাবৎ ইতিহাসে সর্বোচ্চ সেনা মোতায়েন করেছে শুধু তাই মোতায়েন করে ক্ষান্ত হয়নি বাংলাদেশের সাথেও ভারত বেশ কিছু কৌশলী পদক্ষেপ নিয়েছে কোথাও না কোথাও ভারত সরকার হয়তো ধারণা করছে যদি কোনো কারণে চীন ভারত যুদ্ধ শুরু হয় তাহলে ভারত বাংলাদেশের মধ্যে যে সীমানাগত অঞ্চলগুলো আছে সেখানেও একটা অ্যাডভান্টেজ চীন বাংলাদেশের ভেতর থেকে অথবা ভারতের মাধ্যমে কলকাতা শহর বিভিন্ন অঞ্চল দিয়ে নিতে পারে যার কারণে নজিরবিহীন কর্মকাণ্ড বাংলাদেশের সীমা সীমান্তে শুরু হয়েছে স্বাধীনতার পরে এরকম আর ঘটনা আমরা দেখি নাই বাংলাদেশের সীমান্তে হঠাৎ করেই নিরাপত্তা জোরদারের পাশাপাশি নজরদারিও বাড়িয়েছে ভারত বাট তারা কৌশলী বক্তব্য দিচ্ছে স্থল সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা চৌকি অরক্ষিত সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ ছাড়াও নৌ সীমান্তেও সেনা বাড়ানো হয়েছে বিএসএফের সদস্যদের এটাতে বাংলাদেশের যদি আর দুই সাইডটা মানুষ মরারই সুযোগ তৈরি হচ্ছে আমি বললাম না যে এখানে এসে এগুলো এরা করবে যাই হোক আপনার পুরুষ সদস্যদের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিএসএফ এর নারী সদস্যদেরও সুন্দরবনের অংশেও শুরু হয়েছে কড়া নজরদারি দর্শক ভারত এবং বাংলাদেশের সীমান্ত রয়েছে প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার এর মধ্যে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে দুই হাজার দুইশো সতেরো কিলোমিটার দীর্ঘ এই সীমান্তের মধ্যে রয়েছে বঙ্গোপসাগর আছে নদীও কাটাতারের বেড়াহীন অরক্ষিত সীমান্ত প্রতিবেশী দুই দেশের সীমান্ত নিরাপত্তায় বড়সড় ঝুঁকির কারণ তো এতদিন কেন ছিল না দেখেন কলকাতাতে যিনি রাজত্ব করেন পশ্চিমবঙ্গে মমতা দিদি তিনি কিন্তু মোদির মতন এক কাঠ্যা বা এক চক্ষা বা এক চোখের মানুষ না মমতা দিদির রাজনীতিতে অনেক হেটার্স থাকতে পারেন কিন্তু দুই বাংলার মধ্যে কোথাও না কোথাও যে সম্প্রীতির বাণী তিনি তৈরি করে রেখেছেন নাগরিকত্ব দেওয়ার বিভিন্ন আইন সংশোধন সহ ভারত বাংলাদেশ সীমান্তে এখানে এই পর্যন্ত আমরা শুনি নাই কোথাও কোনো মর্সে যাই ঘটে ওই অন্যান্য জায়গা দিয়ে ঘটে এই সীমানার বাহিরে যার কারণে এতদিন এই জায়গাতে নজরদারি ছিল না এখন হঠাৎ করে কেন হচ্ছে কারণ চীনের সাথে ভারতের যুদ্ধ লাগার বা কিছু তো একটা ঝামেলা ভারত মনে মনে ভয় পাচ্ছে বা মোদী সরকার ভয় পাচ্ছে প্রায় দুইশো আটান্ন কিলোমিটার ভারতের সাথে আমাদের নেই কোনো কাটাতারের বেড়া সম্প্রতি একশো সাতাশি কিলোমিটার অরক্ষিত সীমান্তে বেড়া নির্মাণের কাজ শুরু করে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার নিজ দেশের নাগরিকদের সুরক্ষায় নতুন করে বাংলাদেশে বাহাত্তরটি নিরাপত্তা চৌকি বসানোর উদ্যোগ নিয়েছে এই মোদি প্রশাসন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কাছেও জমি চেয়েছে কেন্দ্রীয় সরকার এটা চাইলেই করা যায় না যেহেতু পশ্চিমবঙ্গে একটা আলাদা সরকার আছে মমতা দিদির সরকার তার অনুমতি নেওয়ার বিষয় আছে পাশাপাশি সীমান্তে যে জায়গাগুলো আছে পাবলিক প্রপার্টি থেকে শুরু করে সরকারি প্রপার্টি সো সেই ক্ষেত্রে নাগরিকদের এই প্রপার্টি নিতে গেলে টাকাও দেওয়া লাগতে পারে সেটা হয়তো দিবে এরই মধ্যে বাংলাদেশের নৌ সীমান্তে মোতায়েন করা হয়েছে আপনার বিএসএফ এর নারী সদস্য এতদিন স্থল সীমান্তে নারী বাহিনী মোতায়েন করা হলেও প্রথমবারের মতন নৌ সীমান্তের নিরাপত্তা ও নজরদারিরও দায়িত্ব পেল তারা যারা গেছে গভীর সমুদ্রের সীমান্তে কিংবা সুন্দরবনের সীমান্তে পাচার এবং জলদস্যুদের রোখতে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে নৌপথে বিএসএফের নারী বাহিনী চব্বিশ ঘন্টা টহল দেবে এটা একটা মজার বিষয় শুনলাম এতদিন পর রাতারাতি কি হইল ভারত বাংলাদেশের মধ্যে যে ভারতের কোনো জিনিস এত দাম হইয়া গেল ব্ল্যাক মার্কেটে বাংলাদেশে ঢুকবে ভারত বাংলাদেশের মধ্যে গরু চোরা কারবারিরা বা শাড়ি চিনি লুঙ্গি বস্তা এগুলো তো প্রতিনিয়তই চলে আর এগুলাতে ওই দেশের সংসদ সদস্য থেকে শুরু করে নায়ক থেকে শুরু করে অনেকেই জড়িত এগুলো আমাদের কথা না ভারতীয় গণমাধ্যমের কথা দর্শক সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে প্রতিবেশী দেশ পাকিস্তান এবং বাংলাদেশের সীমান্তে প্রায় সাড়ে পাঁচ হাজার সিসিটিভি ক্যামেরাও তারা বসাবে আচ্ছা পাকিস্তানে বসাইতে পারে সেইটা আলাদা কিন্তু বাংলাদেশে বসাবে ভেরি গুড ধারণা করা হচ্ছে সীমান্তের কাটাতারের বেড়া নির্মাণের কাজ শেষ হলে সিসি ক্যামেরার কাজ শুরু করে দিবে বিএসএফ আর এরপরেই বিষয়টা নিয়ে আমাদের দেশের সরকারের এখন পর্যন্ত আমরা কোনো এটা নিয়ে বক্তব্য পাইনি কারণ এই নিউজটা মাত্র সামনে এসেছে আপনার সীমান্তে আপনার এই যে অতিরিক্ত সক্রিয়তা নিয়ে আবার অমিত শাহকে প্রশ্ন করেছেন আমাদের Mamata Didi one and only bluetooth girl এখন দেখেন মমতা দিদিকে কেন পছন্দ করি কারণ মমতা দিদি জবাব দিয়া দিছে দর্শক ভারতের পূর্ব দিকের রাজ্য বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা সহ পারস্পরিক রাজ্যগুলোর মধ্যে সীমান্ত সুরক্ষা সহ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে রুটিন বৈঠকে যোগ দিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় নবান্নে জরুরি বৈঠকে মিলিত হয়েছিল দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা যিনি বাংলাদেশকে তাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করেন এবং বিভিন্ন সময় এই ধরনের বক্তব্য দেন আর এতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বিহারের স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং উচ্চ পর্যায়ের অনেক মানুষ সেখানে আপনার একত্রে বৈঠক করেছেন বাট দিন শেষে মমতা দিদি ঝুলাই দিছে এদেরকে বিজেপিকে সম্ভবত এটা দেয় নাই কেন্দ্রীয় সরকারকে ওই বৈঠকের এক অংশে মমতা এবং অমিত সাহা একত্রে একান্ত একটা বৈঠক করেছেন তবে বৈঠক শেষে আলোচনা নিয়ে তারা কেউ কোনো কথা না বললেও আপনার পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু তিনি বলছেন যে একান্ত বৈঠকে শুধু বাহাত্তরটি চেকপোস্টে বাহাত্তরটি চেকপোস্ট করার জন্য রাজ্য সরকারের কাছে জমি চেয়েছিলেন তবে মমতা দিদির সরকার এই জমি দিতে নারাজি পোষণ করেছেন আর এর ফলেই আপনার ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই জমি জট ছাড়াতে মমতাকে অনুরোধ করেছেন অমিত শাহ মমতা দিদি এগুলো বোঝে ভারতের ভিতরে দুইটা প্রদেশ বা দুইটা রাজনীতি চলে মমতা দিদি একাই একটা বাঘিনী আর অপরদিকে মোদি হচ্ছেন আরেক ধরনের টেকনিক্যাল রাজনীতিবিদ তবে পাল্টা বিএসএফ কোথাও অতি সক্রিয় আর কোথাও নিষ্ক্রিয় ভূমিকা পালন করায় মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন এটাও জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ যেমন বিএসএফ কোথায় সক্রিয় বাংলাদেশের সাথে যেখানে সীমান্ত টিমান্ত পায় এমনকি কলকাতার কিছু জায়গায় সীমান্তে যথেষ্ট অ্যাক্টিভ এই বিএসএফ যেটা নিয়ে মমতা দিদিও আসলে ক্ষোভে পড়ছেন বিরোধী দলীয় নেতা শুভেন্দু বলছেন অমিত শাহ আমাকে বলে গেলেন মমতার সঙ্গে তার মুখোমুখি বৈঠকে সীমান্ত সমস্যা আলোচনার মূল বিষয় ছিল তিনি রাজ্য সরকারকে অনুরোধ করেছিলেন যেন রাজ্য পুলিশ এবং বিএসএফের মধ্যে ভালো সমন্বয় করা হয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলছেন বিএসএফ একটা সদস্য তাদের এখতিয়ার কেন বাড়িয়ে দেওয়া হলো তারা ঠিকমতো দায়িত্ব পালন করছেন কিনা কোথাও অতি সক্রিয় আর কোথায় নিষ্ক্রিয় এইসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে তাদের অভ্যন্তরে পনেরো কিলোমিটার থেকে বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত তল্লাশি অভিযান গ্রেফতার আটক করার আইনি ক্ষমতা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর সেটা নিয়েই শুরু থেকে তৃণমূল আপত্তি জানিয়ে আসলেও আপনার এই বিষয়টাকে এতদিন মোদীর সরকার পাত্তা দেয় বাট এখন যখন জায়গা জমির জন্য সেইখানে গেছে সেখানে গিয়ে ঝামেলা লাগাইছে আর মমতা দিদি সবসময় বলে এপার বাংলা ওপার বাংলার মধ্যে একটা ঝামেলা পাকানোর জন্য সবসময় রেডি তৈরি থাকে এই মোদির সরকার যেটা নিয়ে মমতা দিদি কিন্তু ক্ষোভ প্রকাশ করেন আমরা ভারত বিরোধী না আমরা কি বলা হয় যে ভারতের রাজনীতিতে অরবিন্দ কেজরিওয়াল মমতা দিদি অনেক মানুষ আছেন যাদেরকে আমি খুব পছন্দ করি স্বচ্ছ রাজনীতি করে কিন্তু বিজেপি সরকার ভাই এদের অ্যাক্টিভিটিস অলওয়েজ বাংলাদেশের সাথে পলিটিক্যালি এরা হয়তো হাইলি কানেক্টেড কিন্তু ম্যান টু ম্যান এদের সম্পর্ক ভালো না কথাবার্তা ভালো না সীমান্তে হত্যা টত্যা বাড়াই দিছে অনেক কিছু এরা করে তো যাই হোক দেখা যাক আসলে কি ঘটতে যাচ্ছে ভালো থাকুন আসসালামু আলাইকুম